ক্যামেরা রেডে রেডি কাকা রেডে রেডি হুম ডায়লগটা কুহন্তু ନାଁଟା ତାହେଲେ ବିନା ଠିକ୍ ସେ ଭଲସେ କରିବ ରେଡି ଆକ୍ସନ ନାଁଟା ତାହେଲେ ବିନା ଭାଇ ଭଲ ନାଚିଲ ହାଇ ହେ ଗୋଟେ ବାନ୍ତି ମାତି କରି କ'ଣ ଏଟା କଲାଣି ଏଇ ଡିରେକ୍ଟର ବାବୁ ମିନା କାଖ ଗନ୍ଧେଇଲା କାକା ବାନ୍ତି କଲା अरे काका ए काका गरज करो भयो কাকা কেতেবেলে নিজ কাম পাই ঘরু গোড় কাড়েনি এ পিলাটি চালি পারুনি তাকে মেডিকাল নেই যাওলে তেণু করি কথা কোণ কি কাকা বহুত দিন হেলা মামু ঘরকু যাইনি চাল করোনা করোনা করোনা কহি কাকাକୁ ଚମକେଇବ ନାହିଁ ମୁହଁରେ ମାସ୍କ ପିନ୍ଧିବି ସାବୁନରେ ହାତ ଧୋଇବି ସକାଳୁ ସଞ୍ଜ ଯାଏ ଚାଇନା ବାଲାକୁ ଶୋଧିବି ଆଜି କାକା ଦୁଆରେ ବସିବ ହଣ୍ଡା କାକା ହଣ୍ଡା ବସେଇବା ତା ଫଣ୍ଡା ଫୋପାଡ଼ି ଦିଅରି କାକା କୁଆଡ଼େ ବଜାର ଯାଉଛି ଲକଡାଉନରେ লকডাউন কাকা করে শটডাউন বি কাকা করে কাকা পুলিশ কিছু কহিলেনি কাকাକୁ ପୁଣି ପୋଲିସ କହିବେ